السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن الظن إن بعض إثم عن أبي هريرة رضي الله الله الله تعالى عنه قال قال رسول صلى عليه وسلم حل مل گیبت کالو اللہ رسول عالم کالا ذکر کا آخا کب میکرا کالا آ رہ فیہ ان کا نفی ہے ماں کو لالا ان کا نفی ماتا متقول فقط دکھ دب تہوے کنفی ہے ماتا ان ابن الیمان رضی اللہ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم قطات وسلمت راہل بخاری رضی اللہ تعالیٰ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم মাইয়াজমাল্লি মা বাইনা লাহে হে অমা বাইনা হে আজমাল্লাহুল জান্নাহ রাহুল বখারি মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলহি ওসাল্লাম আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গিবাত পরনিন্দা গিবত পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায় তার একটি বড় পাপ হচ্ছে গিবাত যেসব পাপের কারণে জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে গিবাত পরনিন্দা সম্মানিত উপস্থিতি যেসব পাপ করলে আল্লাহর কাছে ক্ষমা হয় না যেসব পাপ মানুষের সাথে জড়িত তার একটি মহাপাপ হচ্ছে গিবাত পরনিন্দা শির্ক মহাপাপ এই কথা ঠিক পাপের জগতে এক নাম্বার পাপ হলো সবচেয়ে বড় পাপ হলো শির শির যত বড়ই পাপ হোক ক্ষমা নেওয়া সহজ শির্কের ব্যাপারে রসুল সাল আলী ওসাল্লাম বলেন লা বিল্লা ওয়াইন হরুরিকতা তুমি শির করো না জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম জুলুম করে যদি তোমাকে হত্যা করে নিহত হয়ে যাও শির্ক করো না জালেম জুলুম করে যদি তোমাকে জালিয়া দেয় আগুনে জ্বলে যাও কিন্তু শির করো না শির মহাপাপ রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন ইয়াবনাদম লাওয়াতাইতানি বেকোরা বিলার যে খাতাইয়া সুমে লাকিতানি লাতশ্রিক বিষয়া লাতাই তো কবে কোরা বেহমাক ফেরা এই আদমের ছেলে মেয়ে শোনো বিচারের মাঠে আল্লাহ তালা বলবেন আদমের ছেলে মেয়ে শোনো আজ যদি তোমরা পাপ নিয়ে উপস্থিত হও আকাশ জমিন পরিপূর্ণ পাপ পাপ আর পাপ একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে আর যদি সেরেক না থাকে তাহলে আমি আল্লাহ তোমার এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব উপস্থিত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি শির্ক না থাকে শির্ক মহাপাপ এরপরেও ক্ষমা সহজ আল্লাহ ভুলিয়েছে আমাকে মাফ করা আমি আর কোনোদিন শের করব না আল্লাহ বলছে না আচ্ছা ঠিক আছে কোনো টেনশন দুশ্চিন্তা নেই তাকে একটু জানাতে হবে যে আমার ভুল হয়েছে তিনি বলছেন ইয়াবনা দাম লবালাকাত জনবকারানা সামায় আদমের ছেলে মেয়েরা শোনো তোমাদের পাপ বেশি হতে হতে হতে যদি আকাশে লেগে যায় আদমের ছেলে মেয়েরা শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফস্তাক ফরতানি ফগা ফরতলা ওয়ালা উবালি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পড়ুয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পড়ুয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পড়ুয়া করি না তুমি কত বড় পাপি তুমি একটু বলো না যে আমার ভুলে খালি বলো যে আস্তাক ফিরল অত বিলাই হে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই তার নিকট ফিরে যেতে চাই রব্বিক ফিরুয়া রাহাম অন্তা খায়রু রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আন্নি জুর্র অন্তা রাহামুর রাহেমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান একটু বলো না শির যত বড়ই পাপ হোক ক্ষমা সহজ কিন্তু গিবাতের পাপ ক্ষমা সহজ নয় মসজিদে বসে বসে গল্পের আকারে যার গিবাত করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে আপনার ব্যাপারে অনেক কথা বলেছি দয়া করে আমাকে মাফ করেন তাছাড়া হবে না এটা মানুষের সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ বড় জটিল জেনা মহাপাপ এই কথা ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল বিক্র বিল বিক্রে জিল দমে অত্যাগ্রী বসানা অস্থায়ী আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশোলাটি লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে মেরে ফেলতে হবে বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক কেউ যদি আপনাকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে তার নাম কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তবে আপনার বাঁচার পথ আছে আমার বাপ মা যদি বলে যাক তুমি হত্যা করেছো করেছো আমরা ছেড়ে দিলাম তাহলে আপনি বেঁচে গেলেন কে যদি বলে দুধকে যে হারাম কে যদি মদকে বলে হালাম হালাল তাহলে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে ওকে সরকারিভাবে মঞ্চে দেওয়া হয়েছে গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে মদ হারাম মদ হারাম গাভীর দুধ হালাল তখন তাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে পাপ করেছিল হত্যার যোগ্য কিন্তু বেঁচে গেল জেনা করার পরে বেঁচে থাকার কোনো পথ নেই তাকে যদি বাঁচাতে হয় তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায় যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনোদিন আসবেন না এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তনও হবে না জেনা মহাপাপ এর পরেও যদি মানুষ জেনা করার পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাই তার পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু গিবাত এমন পাপ কান্নাকাটি করে তোবা করে ক্ষমা হবে না যার সাথে এই জড়িত পাপ তার কাছেই ক্ষমা নিতে হবে তার নাম গিবাত গিবাত মহাপাপ সম্মানিত দিনী ভাই বোন চুরি মহাপাপ করলে হাত কেটে নিতে হবে এরপরেও ক্ষমা সহজ সুদ মহাপাপ হ্যাঁ বাচ্চা ওই বাচ্চাটা আপনার পাশে ওগুলো খায় আর ওই বোকা ছেলেগুলি এখনো দৌড়াদৌড়ি করে কি করে আজকে এখানে উপস্থিত হতে তিন বছর সময় লেগেছে অথচ আপনার বাড়ির পাশে আছি আমি অত সহজ মনে করছেন দোকানে বসে আছেন কেন সরম করেন না কেন লজ্জা হয় না কেন আমি আপনার জন্য এসেছি আমি মনে এটা প্রতিজ্ঞা নিয়ে আছি যে আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ তা আপনি একটা হুঁশ মোটা মানুষের মতো বসে আছেন দোকানে কেন কোন বুদ্ধি এটা কোন হিসাব আপনি কি মনে করেন আপনি কয় টাকার মালিক আপনি কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে কোনোদিন উপস্থিত হয়ে গেলে দশ কিলোমিটার আশেপাশে পুরুষ নারী সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে ওরও আমি কিছু উপকার করব ইনশাল্লাহ যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা দেখো আশেপাশে চলাচল করে না যেন কেউ ওকে স্থান ত্যাগ করতে বাধ্য করো তার কাছে জিম্মি নই আর প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী কমিটি কোনো মানুষ এখন কোনো কাজ করবে না আমাকে কোনো কাজ দেখায়েন না দয়া করে এখন আমি আপনার কোনো কাজ দেখতে চাই না আপনি দয়া করে ভদ্রতা বজায় রেখে আপনি আমার এখানে পাশে বসুন সভাপতি সেক্রেটারি যে যে দায়িত্বে আছেন আপনি আপনার কোনো কাজকে বড় করে আমার সামনে দেখাবেন না অত আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন সুদ মহাপাপ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দিহাম ও রেবা একল রাজুল ইয়ালাম আসাদ্দমিন সিদ্ধাতি ও সালাসিনে জিনিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি অনুবাদক তিনি বলেন আর রেবা সাবুনা জুজান আইসারোহা অ্যান করহুজল উম্মাহু সুদের পাপের সত্তরটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সবাই সুদ খাচ্ছে এই জন্য সুদ জায়জ হবে সারা পৃথিবীর পুরুষ নারী যদি সবাই সুদ খায় তবু সুদ হারাম একেবারেই হারাম টোটালেই হারাম সম্পূর্ণরূপে হারাম জেনে শুনে একটা সুদ গেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হয় তার সমান পাপ হবে তার চেয়ে বেশি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের ছোটটা হলো তেমন পাপ সুদের পাপ যত বড়ই পাপ হোক না কেন কোটি কোটি টাকা সুদ খেয়েছে ঢাকায় বাড়ি গাড়ি করেছে জমি জায়গা কিনেছে এখন বলছে আল্লাহ ভুল হয়েছে আমি সুদের লেনদেন বন্ধ করছি তুমি আমাকে মাফ করো ইনশাল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু গিবাত এরকম করে বললে ক্ষমা হবে না গিবাত মহাপাপ যা মানুষের সাথে জড়িত হজ করতে গিয়ে কাবা ঘরে গিলাপ ধরে কান্নাকাটি করলে গিবাতের পাপ ক্ষমা হবে না যার সাথে এই পাপ জড়িত তারই হাত ধরে ক্ষমা নিতে হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম গিবা পরনিন্দা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাসাতি লুমাসা সামনাসামনি নিন্দা করে যে পিছনে নিন্দা করে যে তার জন্য অয়েল নামক জাহান নাম সুনিশ্চিত সে ধ্বংস সুনিশ্চিত সামনাসামনি বদনাম করে যে পিছনে বদনাম করে যে সে ধ্বংস সুনিশ্চিত অয়েল নামক জাহান নামে যাবে সে মহান আল্লাহ বলেন ইয়ে এই আমানু ইজতানিবু কাসিরম মিনাজান পৃথিবীর মানুষ যারা তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তোমরা মানুষের উপরে ধারণা করা বেঁচে থাকো ধারণা করা থেকে বেঁচে থাকো ধারণা করো না হয়তো বা লোকটা এই কথা বলেছে হয়তো বা লোকটা এই কাজ করেছে কেন কিছু কিছু ধারণায় পাপ হয় ধারণাই পাপ আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আকবরুল সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল এশরাকু আল্লাহর সাথে সেরেক করা দুই অকুকুল আলাই দান পিতামাতার অবাধ্য চলা তিন কল জোরে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা পৃথিবীতে তৃতীয় মহাপাপ আর এইখানে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা তার মানে ধারণাই পাপের সিরিয়ালে তিন নম্বর মহাপাপ মহান আল্লাহ বলেন ওলা তাজাসু তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না ওই লোকটা তো এই করেছে ওই মেয়েটা তো এই করেছে এরকম দোষ ত্রুটি বের করো না মানুষ তো এখন চল্লিশ বছর আগে যেটা করেছে করেছে কি করেনি এখন পেপার পত্রিকাতে লিখছে বলছে মানুষ তো আর মানুষ হয়ে নাই মানুষ তো এখন পশু আর বই পুস্তক তো আর মানুষ দিয়ে লিখা নাই পশু দিয়ে লিখা আছে আর বইয়ে গল্প দিচ্ছে যে একটা গল্প এক দেখলো কুকুর আর টেলিফোনে কথা বলছে কুকুর আর বিড়াল গোটা বইটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব পশু দিয়ে লিখা আছে তো দেশে কি একটা মানুষও নয় লিখকই কি পশু ও লিখো কি শয়তান অন থেকে না টেন পর্যন্ত বিবেচনা করে একটা বই লিখা হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াতে একজন লেখক ও শিক্ষক নয় সবাই জাহেল প্রায় সবাই পশু বেটা বই লিখে বলে মাথায় কি আমের ঝাঁকা খাস না কেন দাঁতে পোকা বিলাস না কেন ওরে বাবা তার মানে কত বড় বোকা বুদ্ধিহীন বিবেকহীন পশুর মতো লিখক ছেলেটাকে কৃপন বানাচ্ছে লিখককে বলতে হবে জি নেন নেন আপনিও খান আপনিও খান কথা বলতে হবে তো বলছে ওরে বাবা মানে দিবে না লেখক দুধের বাচ্চাকে কৃপণ বানাচ্ছে জাতীয় মূর্খ সম্মানিত দিনী ভাই বোন তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না ওরা তিনজন দুইজন বসে কি গল্প করছে তুমি কান লাগিয়ে শোনো না এই কারণেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো তিনজন মানুষ কোথাও গেলে দুইজন বসে কথা বলো না নইলে তৃতীয় জন মনে করবে আমার কথাই মনে হয় বলছে বারবার কান লাগাবে বারবার কান লাগাবে বুঝ চেষ্টা করবে যে আমার বিরুদ্ধে বলছে মনে হয় অতএব তিনজন কোথাও গেলে যে কোনো কথা বলা হবে তিনজন মিলেই বলতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি আরো বলেন কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে তাহলে বিচারের মাঠে সিসা তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে হাদিস মুসলিম কারো কোনো কথা কান লাগিয়ে শুনবেন না দোকানে বসতে তো আপনাকে নিষেধ করেছি কঠিনভাবে আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ করেছি দোকানে আপনি বসবেন না দোকানে নিতে গেছেন এক কেজি লবণ আর একশো মরিচ নেওয়া হয়ে গেছে এক মিনিট দাঁড়াবেন না ওখানে ওখানে দুইজন বসে আর একজনের বদনাম করছে আপনাকে বাঁচার জন্য আমি রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে তিনটা কথা বলেছি তিনি বলেছেন জাহান্নাম থেকে বাঁচার পথ এক আলজম নেশানাক মুখ বন্ধ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া বদনাম গিবত করো না দুই অলাইয়াস বাইতক জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না আপনি যাবেন না আপনার স্ত্রী যাবে না ছেলে মেয়ে কেউ যাবে না আপনি তো একজন বুদ্ধিহীন কাপুরুষ মানুষ আপনার স্ত্রী বাজার করে আপনি তো একটা কাপুরুষ মানুষ আপনাকে দেখলে আমার চক্ষু ভারী হয়ে যায় মেজাজটা গরম হয়ে যায় আপনি কাপুরুষ বাড়িতে বসে আছেন বউ বাজার করে কেন কাপড় ভালো মন্দ তার বিবেচনা করার কি প্রয়োজন তাকে জিনিস কিনতে হবে তার কি প্রয়োজন আপনার বউ তো প্লেট কিনে নিয়ে এসেছে প্লেটে আছে চিংড়ি মাছ প্লেটে কি আছে চিংড়ি মাছ এখন কি করবেন ওই প্লেট ভাঙতে হবে এখানে যত লোক বসে আছেন আপনার বাড়ির প্লেটে যদি চিংড়ি মাছ থাকে রুই মাছ থাকে আর আর যদি সকাল হয়ে যায় আপনি সত্যি মুনাফেক আপনি আমার বক্তব্যের পাঁচ পয়সা দাম দেন না আগে প্লেট ভাঙতে হবে তারপরে সকাল কাপুরুষের পরিচয় পরিচয় জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই কি দেখাতে চাচ্ছেন বাড়িতে পুতুল ভর্তি করে রেখেছেন আর দেখাচ্ছেন আমি তাহাজুদ পড়ি কেন আপনি তাহাজুদ পড়েন পড়বেন কেন বউ শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে ওটা আগে ভাগেন তারপরে কোনো কথা বউ তো হস্তিনি ও তো কিছু বোঝে না ও কি জানে ও তো ঢং ঢং করে সাজগোজ করে ঘুরে ওড়াচ্ছে আপনাকে বহুবার বলেছি এই ছেলেগুলো প্রায় জানে যে দুনিয়াতে দুইটা পাপ আছে না করেই পাপি তার একটা হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি বলছে আসো খেলি তাহলে জন ফকিরকে খাওয়াতে হবে কাপ ফাড়া দিতে হবে শুয়া কেজি করে চাউল দিতে হবে আর আপনাদের এলাকা আরো আশ্চর্য দেখি যে ওই যেখানে সেখানে ছোট্ট দোকানেরা তিনটা পর্যন্ত এ খেলছে তাস খেলছে ক্যারাম বোর্ড খেলছে বেটা কাজ পাও না রাত তিনটা পর্যন্ত তাস খেলো জমির উপরে গাছ লাগিয়ে আর আশ্চর্য এলাকা রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে আরে বেটা রাস্তার উপরে গাছ লাগিয়ে রাখলে তো তুমি রাস্তা তুমি যাবা কোনখান দিয়ে আচ্ছা তোমার দোকানটাই যদি শেষ পর্যন্ত হয় রাস্তা পর্যন্ত তোমার ওই যে জিনিস কিনতে এসেছে সে কোথায় দাঁড়াবে তোমার বাপের জায়গায় দাঁড়াবে চব্বিশ ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলতে হবে রাস্তা থেকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নেই গন্ডগোল সেখানে রাস্তা হবে ডবল রাস্তার ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো আপোষ নেই খুব কড়া নজর রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছেন রাস্তার উপরে দোকানের প্রাচীর দিয়ে রেখেছেন তো যে জিনিস কিনতে এসেছে সে কোথায় দাঁড়াবে সে আপনার বাপের মাথার উপরে দাঁড়াবে ফাইজলামি করেন চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে সব রাস্তা থেকে পরের জমিতে রাস্তাতে গাছ লাগিয়ে মাথা বড়ি দেখাচ্ছে ভালো হিসাব রাসুল সাল্লাহাম বলেছেন যেখানে রাস্তা নেই সমস্যা সেখানে রাস্তা ডবল হবে রাস্তার ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো আপোষ নেই অপরের জমিতে গাছ লাগিয়ে গাছ মোটা হয়ে নিজের দেখাচ্ছে সব রাস্তার উপরে বাড়ি রেখেছেন কেন মানুষের বদনাম করার জন্য মানুষের বিরোধিতা করার জন্য মনে কিছু নিয়েন না আপনি দিনী ভাই আপনাকে এই পথ থেকে ফিরে আসতে হবে এটা জরুরি বাড়ি শুরু করেছেন বাড়িটা যে আপনার ঘর যে প্লাস্টার হবে তো প্লাস্টার যে করবে তো মিস্ত্রি দাঁড়াবে কোথায় মিস্ত্রি কোথায় দাঁড়িয়ে আপনার ঘরটা প্লাস্টার করবে নিজে পরিবর্তন করেন যুগ যুগ থেকে চলে আসে সেটা এটা করতে হবে এখন হিসাব নয় জরুরি প্রয়োজনে দোকানে গেছেন কাজ শেষ ফিরে আসবেন তিন পাপের জন্য কাঁদন বেঁচে যাবেন কথার মধ্যে কথা আসলো আবু মুসা আশারি রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল বললেন কেইভাবে কম সামারিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে ইগর বলো নাশ বালাতান যেদিন মানুষ মানুষের উপরে জুলুম করবে অত্যাচার করবে আর তুমি হয়ে যাবে আগাছা তোমার কোনো কথা চলবে না তুমি কিছুই করতে পারবে না তুমি হয়ে যাবে আগাছা তোমার কোনো কথা চলবে না মানুষ যেদিন মানুষের উপরে জুলুম করবে আর তুমি হয়ে যাবে আগাছা তুমি কিছুই করতে পারবে না সেদিন কি হবে অ মারা যাতে লহুদ অল আমানাত ওয়াদা অঙ্গীকার নষ্ট হয়ে যাবে আমানত ধ্বংস হয়ে যাবে হেড মৌলানা মহাদ্দেশ মুফাসের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সবাই সবার টাকা লুটে খাবে কেউ পাঁচ পয়সা দাম দেবে না আমানতের পাখতলাফু হইচই মারামারি বিরোধিতা বেশি হয়ে যাবে মতবিরোধ বেশি হয়ে যাবে তারপরে এটাকে দেখাচ্ছে এভাবে দেখো দেখো দেখো মানুষের মতবিরোধ বেশি হয়ে যাবে মারামারি বেশি হয়ে এভাবে সোম্মা সাপ বাঁকাবে না আসাবে তারপর আঙ্গুলের মধ্যে আঙ্গুলগুলা ঢোকালেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবে মারামারি ঢুকে যাবে তখন সাহাবি বলছেন মরুনি তাহলে আমাকে কি বলছেন আমি কি করব। তাহলে আপনি আমাকে কি বলছেন আমি কি করব। তখন আল্লাহ রসুল বলছেন শোনো এক আলজেম লেসানাক মুখ বন্ধ করো প্রথম কাজ এটা দুই ওয়ালাইকা বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের বদনাম শুনতে হবে ল্যাংটা বেটি ছেলে দেখতে হবে যে যে দুনিয়াতে দুটো পাপ আছে না করেই পাপি তার একটা হলো কেউ যদি কাউকে জুয়া খেলি আসো জুয়া খেলি আর যদি মেয়েরা সাজগোজ করে বাড়ি থেকে বের হয় আল্লাহ রসুল বলছেন ও ব্যবিচারনি ও ব্যবিচারনি ও ব্যবিচারনি আপনার বউ বাজারে যায় সাজগোজ করে ও ব্যবিচারনি আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন আপনার বউ যায় যে আপনার বউ এখনো বসে আছে ওটা আমার বউ নয় ওটা আপনারই বউ ওটা আমার মেয়ে নয় ওটা আপনারই মেয়ে জবাব আপনি দিন তাহাজুদ পড়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না দুই তিন খুজমা তারেফ দামা তমকেরও যেটা ভালো মনে করছো শুধু সেইটা নাও যেটা খারাপ মনে করছো সেটা দ্রুত ছাড়ো সরো পাঁচ আলাইকে বে নফসে খাসা শুধু নিজেকে বাঁচাও আমরা লাম্মা জনসাধারণ জনগণ থেকে বাঁচো ছয়টা কথা আল্লাহ নবী একটা না বললেন পরিস্থিতি এখন একটা বক্তব্য পাবেন কেয়ামাতের পূর্ব লক্ষণ আব্দুর রাজাক বিন দেখেন বিস্তারিত বলা আছে কারো গোপন কথা কান লাগিয়ে শুনবেন না একেবারেই হারাম টোটালে হারাম কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না রাসুল সাল্লি সাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ্দুনিয়াল আখেরা কেউ যদি কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখে জেনেছে যে ছেলেটা জেনা করেছে জেনেছে যে মেয়েটা জেনা করেছে কাউকে বলেনি ছেলেটাকে বলেছে এই খুব খারাপ কাজ সাবধান হোক এই মেয়ে তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি খবরদার এই কাজে তুমি যেও না এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে তাহলে আল্লাহ তার পাপকে ইহকালও ঢেকে রাখবেন পরকালও ঢেকে রাখবেন এক মিনিট বিচারের মাঠে আপনাকে আমাকে কাউকে ডেকে আল্লাহ বলবেন তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন ঢেকে নেবেন কাউকে দেখতে দিবেন না আল্লাহ তারপরে তার আমল নামাটা বের করে বলবেন দেখো তো হাল তার ফোজাম্বা হাজা তুমি কি পাপকে চিনতে পারো এই পাপ কার তখন লোকটি বলবে জি আমি চিনতে পারছি এটা আমারই পাপ তখন আল্লাহ বলবেন হাল জালামা কাতাবাতি তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে লাই রাখবে না না না না এটা অন্যায় লিখিনি এটা আমি করেছি তখন আল্লাহ তালা বলবেন হা হাল আলাইকা ওজরুন হাল্লাকে ওজরুন তুমি কি আমাকে কিছু বলতে চাও তোমার কোনো বলার আছে তখন লোকটা বলবে জি না আমার কিছু বলার নেই তখন আল্লাহ তালা বলবেন শোন তুমি মানুষে দুনিয়াতে মানুষের পাপকে ঢেকে রেখেছিলে আমি আল্লাহ তোমার পাপকে ঢেকে রাখতে পারি না যাও তুমি দুনিয়াতে ঢেকেছিলে আমি এখন পরকালে ইহকালে বিচার মাঠে ঢেকে দিলাম তুমি জান্নাতে যাও আর সেই পাপ আপনি বলতে পারলে খুশি একটা ছেলে বসে আছে আর একটা ছেলের সাথে বদনাম করছে তো আর একটা ছেলেকে দাঁড়িয়ে বলছে শুনেছিস খালেদার কথা ও জেনার খালেদার কথা শুনেছিস কিরে আচ্ছা থাম একটু বসি আগে বল না আচ্ছা থাম একটু বসি না তারপর বলছি আগে বল না ওর জেনার কথাটা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে কেমন হন্যা হয়ে গেছে আগে শুনবে তারপরে কোন কথা তার বুদ্ধিও নাই বিবেকও নাই ও ওর কাছে বিদ্যা বুদ্ধি নেই ও তো মূর্খ মানুষ আর যা যাকে আপনি দেখতে পাচ্ছেন ও শিক্ষিত নয় এখন ওই লোকটাকে আমি খুদ্বত একদিন বলছিলাম কি আজকেও বলেছি নাকি যে আপনার ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে খুব বড় ডাক্তার ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার দুই তিন লক্ষ টাকা মাসে বেতন খুব সম্মানী মানুষ তো বাড়ি ময়মন সিং বা কুলাদি এসেছে এখন ছেলে যখন গাড়ি থেকে নামলো তখন দেখা গেল যে দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাখনোর নিচে আছে টাই গলায় আছে হাতে সিগারেট আছে তারপরে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল যে গায়ে কাপড়ই নেই একটু পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে নাতনির হাতে একটা পুতুল আছে এইবার বলেন আপনার ছেলে শিক্ষিত না অশিক্ষিত আপনি নিজেই যদি মূর্খ মানুষ বলতে পারেন যে আমার ছেলে শিক্ষিত তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলেছেন নওয়াজুবিল্লাহ জালে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এর ফল এল বিদ্যা উঠে যাবে অয়েনজুল জাহাল মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠে যাবে বিদ্যা কাকে বলে বিদ্যা কি জিনিস লেখক লিখেছে এগুলো কাহিনী হাট্টিমা মাটিম হাট্টিমা ও নিজেও বোঝে না যে হাট্টিমা মাটিম টিম এটা কী ও তো নিজেও বুঝে না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে একটু দেখাচ্ছি রাসুল সাল্লাম কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখার চেষ্টা করতেন এই ছেলেরা রেডি থাকো এক খেলে আমার দিকে চেয়ে থাকবা কেউ কাউর গায়ে হাত দিয়ে থাকবা না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি কোনো কথা বলবেন না দয়া করে চুপচাপ থাকেন আর তোমরা যারা গ্রামের ছেলে দায়িত্ব পালন করছো তোমরা আজকে বক্তব্য শোনো না আশেপাশে হোঁচলা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছ ওদেরকে এখানে নিয়ে আসো তাদের জন্য তো এসেছি বিবেকহীন মানুষগুলি বুদ্ধিহীন মানুষগুলি ওই যে দোকানে বসে আড্ডা পিটছে চা খাচ্ছে ওরই জন্য এসেছি তোমরা একটু তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করো সম্মানিত দিনী ভাই বোন একটু দেখেন কিভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন যা মায়জুবন মালিক নবী সাল্লাহ আলি সাল্লাম মায়জুবন মালিক রাসুলের কাছে আসেন এসে বলছেন তাহের নিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন ইরজে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও অতুবেলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের নিয়ে রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন ইরজে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও অতুবেলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল তাহের নি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন তুমি বাড়ি ফিরে যাও তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল চতুর্থবারে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন আবেহি জনন লোকটা কি পাগল আরে আমি বলছি তুমি যাও যায় না কেন চলে যাবে ক্ষমা চাইবে আমি যেতে বলছি না গিয়ে বারবার এসে বলছে পবিত্র করুন পবিত্র করুন ও কি পাগল কালু লাইসাবে বাজরম সাহাবিগুন বললেন জি না ও তো পাগল নয় ও ভালো তখন আল্লাহ রসুল বলছেন আর সারে বা খামরান তাহলে কেউ মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে আমার কথা বোঝে না আমি যে চলে যেতে বলছি ও যায় না কেন ফাঁকা মারা জ্বলুন একটা লোক দাঁড়ালো ফাস্তান কাহ নাকে মুখ লাগিয়ে নাকটা শুঙ্ঘে দেখে বলল মা সারে বা খামরান আল্লাহ নবী এ তো মদ পান করেনি এ ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আর জানাইতা তুমি কি জেনা করেছ তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি দয়া করে বিচার করে দেন আমি আপনাকে আলোচনা করে বলতে চাচ্ছি যে তুমি কি জেনা করেছ এই কথাটা রাসুল তো প্রথমেই বলতে পারতেন উনি বুঝেছেন তাই যার কারণে বলছেন যে তোবা করো কথাই হলো না আর তোবা করতে বলবেন তোবা তো মহাপাপের জন্য লাগে বুঝাতে পারেনি কথা বারবার বলছেন ফিরে যাও তৌবা করো ফিরে যাও তৌবা করো তৌবা তো মহাপাপের জন্য লাগে তা আল্লাহ রসুল তো তাকে জিজ্ঞাসাই করলেন না যে কি করেছ তার আগে বলছেন যে তোবা করো রাসুল সাল্লাম বুঝতে পেরেছেন ঘটনা কি প্রথমবার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি তার মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন তৃতীয়বার বললেন না ঘটনা কি মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন চতুর্থবার বললেন না ঘটনা কি পাপ ঢেকে রাখতে চাচ্ছেন পঞ্চমবারে বললেন তুমি কি পাগল ও কি পাগল এখনো পাপ কি এটা জিজ্ঞাসা করছেন না ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে এখন পর্যন্ত যখন লোকটা ফিরে গেল না তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি কি জেনা করেছ জি ফাইসলা হয়ে গেল পাথর দিয়ে মেরে হত্যা করা হলো কাহিনী শেষ মাইজুন মালিক গরিব মানুষ এক ধনী মানুষের বাড়িতে কাজ করত যার নাম হজ্জাল হজ্জাল ধনী মানুষ ছিল তার বাড়িতে মাইজুবন মালিক কাজ করত মালিকের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয় এই ঘটনা প্রকাশ পেলে মালিক জানতে পারলে হজ্জাল বলে মায়েজ রাসুলকে গিয়ে বলো তো কি করা যায় যে তোমার ঘটনাটা ঘটে গেছে তখন রাসুলকে এসে বলল মায়ে যে আল্লাহ রাসুল এই ঘটনা তো আল্লাহ রাসুল শেষ পর্যন্ত বিচার করলেন মানে প্রকাশ হয়েই গেল বিচার হয়ে গেছে কাজ শেষ কোনো একদিন হজ্জাল যাচ্ছে আর আল্লাহ রাসুল আসছেন মুখামুখি দেখা তখন আল্লাহ রসুল বলছেন হোসাল ও লাউ তা খাবার মালিক লাখুন তা খায়রান কাসির আহারে তুমি কি করেছো হজ্জাল ও হজ্জাল তুমি যদি মায়েজের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে তুমি যদি কাউকে না বলতে তাহলে যে কত ভালো হতো তুমি কেন আমার কাছে পাঠালে তুমি কেন ঢেকে রাখলে না অনেক দিন পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হোসালকে এইভাবে বলছেন তার মানে আপনাকে আমি দেখাতে চাচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষের পাপকে ঢেকে রাখার কত চেষ্টা করতেন আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে এভাবেই পড়ে আছে বলবে কে কেসা কাহিনী দিয়েই তো চলে কেসা কাহিনী দিয়ে যদি চলে তাহলে এত আর কি এইগুলো তো পড়া লাগে মুখস্থ করা লাগে দেখা লাগে কেসা কাহিনী দিয়ে দিয়ে চলছে ২০ বছর আগে বলেছি কণ্ঠসুরে বক্তব্য চলবে না এখনো চলছে কোনো মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে বক্তব্যের সন্ন্যাত আছে রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এদা কাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হু দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজাবো হু রাগ বেশি হয়ে যেত অলা সৌত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান মনুজর যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের সন্ন্যাত করে যে কি বলছে কুমিল্লাতে ওই সেই লোকটা বলছে মানে উপস্থাপক একজনকে বক্তব্য দেওয়ার জন্য উঠাচ্ছে তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে এরকম করছে কেন গ আশ্চর্য দুনিয়া মিথ্যে কাহিনী দিয়েই তো চলছে তো এসব আদেশ বলবে কে না চললে একটা সমস্যা হতো আপনারা ওইভাবে শুনছেন চলছেও তো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে দেখাচ্ছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম পাপকে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করেছেন মহান আল্লাহ তালা বলেন তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না ওলা অবশ্যই তোমাদের কোনো মানুষ যেন কোনো মানুষের বদনাম গিবাত না করে বদনাম গিবাত চিরদিনের জন্য হারাম হোজাই ফরাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন লায়াত খলুল জান্নাতা করে যে সে জান্নাতে যাবে না বদনাম করে যে সে জাহান্নামে যাবে না এইখানকার কথা ওইখানে লাগাই যে সে জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আবু হরাইরাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাজেদুনা বেইচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে সেই বেইচারের মাঠে সবচেয়ে জঘন্য মানুষ হবে সেই বেইচারের মাঠে সবচেয়ে ঘৃণিত মানুষ হবে সেই যে এক মুখে এইখানে এক কথা বলে আর এক মুখে ওইখানে আর এক কথা বলে এইখানে এক কথা এইখানে এক কথা এ হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ নির্বাচন লাগলে যা হয় এমনি সময় তো আছে আছেই আনাস রাজিয়াল্লাহ তালানু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মন কানা যা ওঝাইনে কানা লাহুল সানানে ফিন্না মিনান্নার যে ব্যক্তি বদনাম গিবাদ করবে তার মুখে বিচার মাঠে দুইটি জাহান নামের আগুনের জিবা হবে খুব সাবধান যার মুখ দুইটে যে দমুখা এ কথা আল্লাহ নবী বলছেন যার মুখ দুইটে যে দমুখা যে এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন তার মুখ হলো দুইটি সে হলো দমুখা এই মুখের ভিতরে বিচারের মাঠে দুইটা আগুনের জিবা থাকবে আমি অনুবাদক আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নাই এখানে তবে বিষয়টি অতীব জটিল বিষয়টি অতীব কঠিন মুখে দুইটা আগুনের জীবা থাকবে বিচারের মাঠে এটা কেমন হয়ে গেল না কারো বদনাম করে তো আপনি কিছু কমাতে পারবেন না তার কিছু ক্ষতি করতে পারবেন না কেন আল্লাহ নবী বলছেন আল্লাহ আতা আল্লাহ যাকে যা দিবেন সে পাবে তুমি তা ঠেকাতে পারবে না কি আল্লাহ যাকে যা দিবেন না কেউ তাকে দিতে পারবে না তো আমি তার বদনাম করে কি উপকার করলাম নিজে ক্ষতিগ্রস্ত হলাম তোমরা কোনো মুসলমান ভাইয়ের পিছনে পড়ো না ওয়ো মুসলিম তুমিও মুসলিম তুমি তার পিছনে পড়ো না তার বদনাম গিবাত করো না অমান তাত্তাবা আখা সে আখা আখিহাল মুসলিম যে ব্যক্তি আখাউল মুসলিম যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়বে তাত্তাবল্লাহ আল্লাহ তার পিছনে লেগে যাবেন আল্লাহ যার পিছনে লেগে যাবেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন সে যদি তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায় এই কথাটার বাস্তবতা কি আপনি যদি আমার বদনাম করেন তারপরে আপনি আপনার উঁটের পেটের ভিতরে ঢুকে যান এরপরে আল্লাহ আপনাকে ওখানে অপমান করেই ছাড়বেন মানুষ তো উঁটের পেটের ভিতরে যেতে পারে না কথার কথা বুঝার জন্য আপনাকে বলছি আপনি আমার বদনাম করার পরে লন্ডনে চলে গেছেন আমেরিকায় চলে গেছেন সৌদি আরবে চলে গেছেন ওইখানে আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে ওখানে অপমান করেই ছাড়বে আপনি একজনকে অপমান করার জন্য চেষ্টা করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে এখন আল্লাহ আপনার পিছনে লেগে গেছেন অতএব আপনি আর বাঁচতে পারবেন না আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বললেন লাম্মা ওরে যাবি রব্বি আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন আল্লাহ নবী বলছেন আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন ফায়জান আবে বেকমিন হঠাৎ আমি দেখি অনেক মানুষ লাহুম আজফর মিন্নহাস তাদের লম্বা লম্বা তামার নখ নখ আপনারা বুঝেন লম্বা লম্বা তামার নখ হঠাৎ দেখি অনেক মানুষ যাদের লম্বা লম্বা তামার নখ একমেশোনা অজুহাহম অসদুরাহম নখ দিয়ে মারছে খামচা মুখের ওপরে মুখের গোস্ত তুলে নিচ্ছে নখ দিয়ে বুকের উপরে মারছে খামচা গোস্ত এভাবে তুলে নিচ্ছে আমি জিবরাইল জিবরাইল মানা হলায় জিবরাইল ব্যাপারটা কি জিবরাইল এরা কারা একই কথা একই কথা জিবরাইল এরা কারা ব্যাপারটা কি তখন জিবরাইল বলছেন হাউলাই আল্লাহ দিনে কাউনা ফি নাস এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করতো যারা মানুষের গিবাদ করত তারাই হচ্ছে এরা আপনি আমার দিনী ভাই আপনার ফজরের সলাতের পরে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বসবেন বসে বলবেন জরুরি বৈঠক পারিবারিক বৈঠক এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম বন্ধ তোমরা কেউ কারো গিবাদ বদনাম করবা না কোনো মহিলা যদি বাড়িতে টাকা কর্জ করতে এসে বলে চাচি শুনেছেন কি আরে ওই ওই যে তোমাদের সাথে যার ঝগড়া না ওর মেয়েটা এই করেছে তখন আপনার স্ত্রী বলবে চুপ থাক কোথায় কে কী করেছে সেটা বলতে আসিস কেন টাকা কর্জ নিতে এসেছিস টাকা কর্জ নিয়ে যাও কারো কথা এখানে বলতে পাবি না এই কথা আপনার স্ত্রী বলবে ওর সাথে ঝগড়া আছে আপনার স্ত্রীকে ভালো লাগে হ্যাঁ বল না বল না কি বল বল একটু বল কি ওরা আসলেই খুবই মানুষ খারাপ যার জন্য তো আমাদের সাথে দিন রাতে লেগে থাকে স্ত্রীকে সাবধান করেন আর স্ত্রী বুদ্ধি কম তো যদি খালি নিষেধ করেন যে এটা কাউকে বলো না তাহলে যার সাথে কথা বলবে তাকে বলবার বলবে যে আমাকে বলতে নিষেধ করেছে আর আপনারা পুরুষ মানুষ বউ পালন করতে হয় একটু পুরুষের মতো করতে হয় আল্লাহ রসুল বলছেন যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এখন যদি না মানেন তা আমি কি করতে পারি এক যে মানের খাচ্ছেন বউকে ওই মানের খাওয়াবেন দুই যে মানের কাপড় পরছেন বউকে ওই মানের পরাবেন তিন বউকে কখনো কটু কথা বলবেন না গালি দিবেন না চার আল্লাহ তাজের যে মুখের উপরে মারবেন না মারা যদি লাগে কোনো সময় তো মুখের উপরে মারবেন না অলা তাত্র খাইল্লা ফিলবাইতে আপনার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবেন না খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি হাট বাজার তো বহু দূরের কথা কোথাও যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যেতে পাবে না নানির বাড়ি খালার বাড়ি পুকুর বাড়ি সব বন্ধ আর আপনার এমন স্বভাব যে বিবাহ লাগলে আপনার বউ সব বাড়িতে যায় সাজগোজ করে বেঢঙ্গা হয়ে চলে যায় একেবারে কাপুরুষ আপনি যে আপনি নিজেকে পুরুষ মনে করেন না যে বিচারের মাঠে যা বুঝেন যে আমি কাপুরুষ আমাদের মাঠে যা বুঝেন খালি বইয়ের জন্য যাওয়ার নাম হবে খালি বইয়ের জন্য আপনি তো দায়ুষ কি করবেন বিচারের মাঠে তাহাজুদ পড়ে কি করবেন চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম মেজাজ তার নাম গতি আল্লাহ রসুলও বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো যারা বিবাহ করো না কাপুরুষ হয়ে বিবাহ করলে বউ মাঠে মাঠে ঘুরবে সমাজ নষ্ট হবে বিবাহ করো না তুমি তুমি রোজা থেকে থেকে যৌবনকে ঠেকাও তুমি তো বোকা মানুষ তোমার বুদ্ধি কম তুমি কাপুরুষ তুমি পরিবার ঠিক করতে পারবে না বউকে ঠিক করতে পারবে না তুমি বিবাহ করিও না তুমি রোজা থাকো এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে লাগে ঘর লাগে পেশাবখানা লাগে পায়খানা লাগে বৈঠক লাগে শারীরিক ক্ষমতা লাগে মেজাজ লাগে এত কিছুর পরে বিবাহ এতগুলো নাই বউ নাই এখন কি করবো তাহলে রোজা থাকেন ফাইনাল বেজা রোজাই হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম বউ হলে মিলনে যৌবন নষ্ট হতো কিন্তু বউ নাই মিলন নাই এখন রোজা করে করে যৌবন নষ্ট করতে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন বোখারি মুসলিমের হাদিস আনহা বলেন আমি সাফিয়ার ব্যাপারে বললাম যে এই এই এই সাফিয়া একজন ইহুদি মানুষের মেয়ে সাফিয়া রাজি আল্লাহ তালা আনা হচ্ছেন আল্লাহ রসুলের স্ত্রী তো আল্লাহ রসুল যখন তখনই সাফিয়ার খুব কথা বলতেন হয়তো বা বলতেন সুন্দরী মহিলা সাফিয়া হয়তো বা বলতেন বিত্তশালী মানুষের মেয়ে সাফিয়া হয়তো বা বলতেন ইহুদি ধনী মানুষের মেয়ে সাফিয়া কিছু প্রশংসা করতেন তখন আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কি যে একটা খাটো মেয়ের প্রশংসা করেন তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা লাকাত কুলতে কালেমাতান লাউ মোজাজাত বেহাল বাহারা লা মাঝে যাথু আয়েশা তুমি এমন একটা কথা বলেছ এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে বদনাম কি জিনিস শোনেন এই ছেলে বস বাচ্চা ছেলে এসব কথা বুঝবে না কাজে খুব খেয়াল করে থাকবেন ও যেন উঠতে না পারে আর আপনাদের বিরক্তি আসার আগে আমরা কথা শেষ করব ইনশাল্লাহ আর আমার পথ অনেক আমি রাজশাহী যাব ইনশাল্লাহ সকালে ক্লাস নিব ইনশাল্লাহ এই প্রতিজ্ঞায় আছি আল্লাহ ভরসা ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসার অভাব নেই ওই ভরসাতেই প্রতিষ্ঠান চলছে আপনাদের হাঁটাবো বিরাটাবো আপনাদের কুলাদি প্রতিষ্ঠান চলছে এলাকার লোকের কিছু টাকা পয়সা আছে ওটাতে কোনো টাকা পয়সা নেই এমনি শূন্যের উপরে আছে কিভাবে চলছে আমি নিজে বুঝি না আমি তো ফকির মানুষ আপনি আপনাদের প্রতিষ্ঠানে আমি পড়াই কয়টা টাকা বেতন পাই এই নিয়ে আমার সংসার চলে আমারই তো কিছু নাই তো আমি কি দিয়ে চালাবো এখানে আছে সাতশো ছেলে মেয়ে আবাসিক আর রাজশাহীতে আছে চোদ্দশো দুই প্রতিষ্ঠানে একুশশো ছেলে মেয়ে আবাসিক অবস্থান করছে প্রায় একশো পনেরো জন শিক্ষক শিক্ষিকা এখন প্রতি মাসে বেতন লাগে বারো লক্ষ পনেরো হাজার এক মাসের বেতন হিসাব করলে আমার বুদ্ধি হারিয়ে যাবে যার জন্য আমি হিসাব করি না ও চিন্তাও করি না এইখানেই সেই মসজিদ আগে করার ইচ্ছে ছিল তো জমিটার এলোমেলোর কারণে হচ্ছে না যে মসজিদ আগামী রবিবারে পূর্ণ ঢালাই হবে ষাট পার্সেন্ট হয়েছে চল্লিশ পার্সেন্ট বাকি আছে নব্বই শতাংশ জমির উপরে মসজিদ যার একতলাতে মুসল্লি ধরবে তিন হাজার বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ এত বড় মসজিদ এদেশের মাটিতে নেই প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠানে একদিক থেকে আর একদিকে এইভাবে দেখতে হয় মাথা উঁচু করে কিভাবে চলে আমি নিজেও বুঝি না তবে আমি দেখতে পাচ্ছি চলছে এইটা আমি দেখতে পাচ্ছি আমার একটাই সাহস যে আমি প্রতিষ্ঠানের ক্ষতি করি না আমি এক সন্ধ্যা খেলে টাকা দিয়ে দিই আজকেও টাকা দিয়েছি তবে আজকের টাকা আমার সাথী ভাই উনি দিয়েছেন আমার সাথে ছিলেন উনি বলছে আজকের টাকাটা আমি দিই বলে না না আমি দিই তো দেন আপনাদের প্রতিষ্ঠানে একজন দেখলে আমি টাকা দিয়ে দিই আমার এইটাই সাহস যে আমি প্রতিষ্ঠানের ক্ষতি করি না আমি সফল হবই হব ইনশাল্লাহ আমার দৃঢ়তার কোনো অভাব নেই আল্লাহ ভরসা সম্মানিত দিনী ভাই বোন আবু হরারা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হালতাদুর নামাল গিবাব সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো গিবাত কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো গিবাত কাকে বলে কালু আল্লাহ রসুল আলম সাহাবিগণ বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন গিবাত কাকে বলে বদনাম কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন জিক্রোকা কে বা তুমি তোমার ভাইয়ের কথা বলবে তাকে শুনে খারাপ লাগবে এটাই হলো গিবাত তুমি কারো কোনো কথা বলছো ও যদি শুনে তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাত ভালো কথা বললে তো খুব ভালো লাগবে আপনি যদি বলেন যে আব্দুল সাহেব এই করছে এই করছে তো আমাকে শুনতে ভালো লাগবে আর যদি আপনি বলেন যে আব্দুল সাহেব এই মায়েরা খেলো এই কথা বললো এই সেই করলো তাহলে আমাকে খারাপ লাগবে তো বদনাম হচ্ছে যে কারো ব্যাপারে কোনো কথা বলছো সেই কথা যদিও শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ এই পর্যন্ত বলতেই সাহাবিগণ বলছেন আর আয়তা ইনকানা মা মাকুল আল্লাহ রসুল ও যদি চুরি করে থাকে আর আমি বলি চোর তাহলেও কি গিবাত হবে আল্লাহ রসুল ও যদি জেনা করে থাকে আর আমি বলি জেনা করেছে তাহলেও কি বদনাম বদনাম হবে তখন আল্লাহ রসুল বলছেন সোরা ইনকানা ফিহে মাতাকলো ফাঁকা দিগদাবদাহু ও যদি চুরি না করে থাকার তুমি বলো তাহলে তুমি ও যদি চুরি করে থাকার তুমি বলো তাহলে গিবাত অনলাম এখন ফিহে মাতাকলো ফাঁকা বাহাত্তাহু আর ও যদি চুরি করেনি তুমি বলো তাহলে হলো অপবাদ আমি একটা কাজ করিনি আপনি বলছেন যে উনি করেছেন তা আপনি অপবাদ লাগালেন আপনাকে আশি লাঠি পিটাতে হবে আপনাকে যার জন্য তো আমি বলেছি যে মুফাসের যারা নবীদের নামে বদনাম করছে তাকে আশি লাঠি পিটাতে হবে আশি আশি একশো ষাট লাঠি নবীর নামে যে বদনাম করে তার শাস্তি হলো ডবল অপবাদ লাগাই তার শাস্তি হলো ডবল আমার এক চাচাতো ভাই আমাদের গ্রামে চাঁপাই নবাবগঞ্জ গ্রামে বলছে আজকে বরিশাল থেকে একজন মুফাসের এসেছিলেন এই যে তাপসির করলো এই তাপসির তোরা জানিস না আচ্ছা বলে আচ্ছা কি তাফসির করলে একটু বলেন না তোরা ওই তাফসির জানিস না আরে আমি জানি আর না জানি একটু বলবেন তো কি তাফসির তখন বলছে যে ওই তাফসির আমরা জীবনে শুনিনি বলে সেইটা কি বলছে যে আদম আলাইসাল্লাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী টকটকে ঝকঝকে মহিলা পাশে বসে আছে তো আদম আলাইসাল্লাম হাত বাড়াচ্ছেন গায়ে হাত দিবেন তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাইসাল্লাম বলছেন কেন থামব তখন ফেরেস্তা বলছেন মোহর দিতে হবে তখন আদম আলাইসাল্লাম বলছেন কি মোহর তখন ফেরেস্তা বলছেন এক হাজার বার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে দুরুদ পড়ে দিতে হবে এটাই হলো মোহর তখন আমি বললাম আপনার মুফাসেরকে একশো ষাট লাঠি পিটাতে হবে কেন আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীর সব কিছু আদম জানতেন আদমের উপর দিয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই আল্লাহ বলছে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি যেই নবী সব কিছু জানতেন সেই নবী বউটাকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না ছি ছি ছি ছি আপনি মুফাসের আপনাকে একশো ষাট লাঠি পিটাতে হবে ও হুজুর সিদ্ধান্ত ভুল হয়েছে পথ থেকে ফিরে আসতে হবে জাতির সামনে তোবা করতে হবে যত টাকা নিয়েছেন সব ফেরত দিতে হবে যারা শুনছে তারাও বিপদে বদনাম অপবাদ অন্যায় করেনি মেয়েটা জেনা করেনি সমাজকে নষ্ট করছে আর বাপের ক্ষতি করবে সেজন্য বলল জেনা করেছে যারা যারা অংশগ্রহণ করবে সবকে আসি লাঠি সবকে আসি লাঠি সবকে আসি লাঠি আর যদি সত্যি জেনা করে থাকার কেউ বলে তাহলে হাত না ধরে আর ক্ষমা হবে না সে হজ করতে গিয়েও হবে না তোবা করে হবে না কান্নাকাটি করে হবে না কোনো পথ নেই আব্দুর রাজাক সাহেব বলেছেন আল্লাহ রাসুল বলেন লাইসা সাইন আহাবিন নে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক অনেক অনেক প্রিয় আল্লাহ বলছেন রাব্বাক আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন তাজার খিফা আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে অতীব বিনয়ে অতীব গোপনে অতীব বিনয়ে অদনাল জাহারে মেলা কলে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে উচ্চ স্বরে নয় নীরবে সরবে নয় নীরবে বিলগুদুল আসাল সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় কাবলা তলই শামসা কাবলাল গরুব সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে ডাকুন চুপে চুপে অতীব গোপনে অতীব বিনয়ে অতীব গোপনে অতীব বিনয়ে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে যতই গোপনে চুপে চুপে ডাকুন না কেন বদনাম করে পাপ ক্ষমা হবে না যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে তার নাম গিবাত তার নাম বদনাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন হালতাদি মা একশোর নারা সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতে বলছেন আল ফার্জ আল ফাম মুখ আর লজ্জা স্থান মুখ আর লজ্জা স্থান মুখ মানে দিওয়াত লজ্জা স্থান মানে জেনা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আর এই আগামীকালকে কথা আমি বলতে পারছি না কি করবেন তবে যারা কমিটি তাদেরকে অনুরোধ জানাচ্ছে এই যে দোকানপাট এই দোকানপাট সামনে বছর যদি আমি চলে আসি তাহলে পাশে দিয়েন না দূরে দিবেন না দেওয়ারই চেষ্টা করবেন এতে তো টিকতে পারছেন না ওই ইতর শ্রেণীর বাচ্চারা তো এরকম করছে বাপ মা তো তাকে সংশোধন করে না মনে কষ্ট নেবেন না আপনার চেয়ে আমার কষ্ট বেশি ও তো হিন্দুর ছেলে নয় আমি এটা বিশ্বাস করি ওটা আপনারই ছেলে তো আপনি ইতর করে মানুষ করেছেন তো আমার কি করার আছে কেন ছেলে ওখানে গল্প করছে আমি তো বক্তব্য দিচ্ছি তার জন্য জবাব আপনি দিয়েন আমার উপরে রাগ করে এক পয়সা লাভ হবে না ছেলে ঠিক করেন ছেলে আপনার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান ওয়ালাদালাহু আলাদুন যার ছেলে মেয়ে জন্ম নিবে ফল ইহসান ইসমাহ সে বাপ যেন তার একটা সুন্দর নাম রেখে নাম রেখেছেন লিটন তো এটা সুন্দর হলো কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন স্বামী স্ত্রী কি করেন যদি বউ বুদ্ধি না থাকে বউকে তালাক দেন ওই বউ চলবে না ও তো হোস তিনি ছেলে মানুষ করে ওখানে পাঠিয়ে দিয়েছে কেন হোস নাই বিবেচনা করে না খায় না আপনার বউ আদাবাহু তাকে সুন্দর শিষ্টাচার দিতে হবে এটা আল্লাহ রসুলের আদেশ যা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে ইজা বেজহু ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিতে হবে ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে অলা মিজা বেজহু বাপ মা যদি বিবাহ না দেয় ফাইনা সাবা ইসমান ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইনা ইসমান আবিহে সে পাপ তার বাপের হবে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবেই বলেছেন আমি আপনাকে আরবি থেকে অনুবাদ করে শোনালাম আবার বলি আবারও বলি যার ছেলে মেয়ে জন্ম নিবে এক সে একটা সুন্দর নাম রাখবে দুই শিষ্টাচার শিখাবে বলেন শিষ্টাচার কোনটা বলেন এবার যে আমার ছেলেটা শিষ্টাচার শিখেছে দুই তিন বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে চার বড় হয়ে গেছে বিবাহ দেননি কোনো পাপ করেছে সব পাপ আপনার হবে দিন রাত মোবাইলে জেনা করে দিন রাত টিভি চালাই প্রায় দুটার সময় ঘুমাই পাপ আপনার হবে না আর একজনের হবে জন্ম দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন আপনি জব দেওয়ার জন্য বিচার হবেই কঠিনভাবে বিচার হবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার খুব আপনি আমার খুব কাছের মানুষ আপনি আমার দিনই ভাই আপনাকে আমি শ্রদ্ধা করি আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনার পরকাল রক্ষা হওয়া চাই আপনি জীবন বাজি রেখে পরকালকে রক্ষা করার চেষ্টা করুন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাঁকা জেলে সেন এই জিভাটা ধরে নিয়েছেন এই জিভাটা ধরে নিয়ে বলছেন দেখো দেখো দেখো এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে বদনাম গিবাদ একটু একটু এক মিনিট তোমরা ছেলেরা এক খেলে চেয়ে থাকবা সাহবান রাজিয়াল্লাহ আল্লাহ তালন বলছেন আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম যার জাকাত লাগে না আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো শোনো শোনো আফজালহু সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন জাকের ওই জিবা যে জীব সুবহান আল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহ আকবর বলতে পারে তাসবি তাহলিল করতে পারে এই জীবা হচ্ছে দামি সম্পদ সঞ্চিত সম্পদ একটু তাহলে সবচেয়ে ভালো হলো জীবা পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান নামে নিক্ষেপ করে সেইটা হলো জিহবা সবচেয়ে খারাপ জিনিস হলো জিহবা বুঝাতে পারিনি মনে হয় দিন এই ছেলে বোকা ছেলে দিন রাত প্রেমের গল্প করো মোবাইলে জিভা ব্যবহার করো না কি জবাব দিবা তুমি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন হয়তো বা রাত গভীর হয়ে গেছে আগেই চলে গেছেন ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গেছে স্বামীও কিছু বলেন ছেলে মেয়েও কিছু বলেন ছেলে মেয়েও রকমই গেছেন কেন আমি তো আপনার জন্য এসেছি যাবেন কেন কি কাজ দেখাচ্ছেন আপনি বাড়িতে গিয়ে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে সরম করেন না কেন লজ্জা করেন না কেন হায়া করেন না কেন ইতস্তবোধ করেন না কেন মানবতা নাই কেন বোধোদয় কেন নাই হিতাহিত কেন কেন নেই কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন কেন দেখবেন এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান হিসাব হলো আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে যাবে দুই হারাসাত ফিসাবিল্লা আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন গাজাতান মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে এই কথাটাই আবার একটু বলছি আল্লাহ রসুল বলছেন শোনো তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক অস্দকে জাহাদ্দাস্তম কথা বললে সত্য কথা বলো দুই অফ হয়ে যাও তুম অদা করলে পূর্ণ করো তিন অদ্বয়ে যাও উতুমেন তুম আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও চার অহফাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়েও না পাঁচ কুফয় দিয়ে কম দলীয় ক্ষমতা দেখায় না হাত নিচু করে রাখো দলীয় ক্ষমতা দেখায় না ছয় গুজ আবসারাকম চক্ষু নিচু করো মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি জান্নাতে নিয়ে যাব জরুরি কথা আর একটা জাবের বলছেন যে আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রসুল আমাকে বললেন আন আনস আশরেফা বাসারি তুমি মুখ ফিরিয়ে নিবা এইভাবে মুখ করে নিবা মুখ ফিরিয়ে নিবা শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছিলাম যে আপনারা দুইজন মিলে যে মহিলাটার খবর শুনছেন অত পতিতে পতিতালয়ের মেয়ে অত রং মাখানো মহিলা ও যে খবর পড়ছে তার মুখের ওপরে চোখ রেখে আপনার স্বামী আপনি কেমনে খবর শোনেন যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে আমি বুঝাতে পারি না মনে হয় আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন তো আপনি কি মনে করছেন আমার ইমান আছে ইমান তো কোনো কাজ করে না এদিকে দেখেন এদিকে দেখেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহাজ্জুদ পড়লেও ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহাজ্জুদ পড়লেও মুরব্বী তাহাজ্জুদ পড়ে কিন্তু তামাক খায় মুরব্বী তাহাজ্জুদ পড়ে কিন্তু দাড়ি চাঁচে ইমান কাজ করে না মেয়েটা বোরখা পরে কিন্তু প্রেমের গল্প করে তার ইমান কোনো কাজ করে না সম্মানিত দিনী ভাই বোন